আসসালামু আলাইকুম লার্নিং অ্যান্ড আর্নিং টিভের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আরও একটি নতুন এপিসোডে বন্ধুরা যে যে প্রান্তে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন আমার অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের সকলের প্রতি কেননা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন সত্যি আপনাদের কাছে আমি কৃতজ্ঞ আজকে আমি যে ট্রাস্টেড অ্যাপসটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই ট্রাস্টেড অ্যাপসটি একটি ইন্টারন্যাশনাল অ্যাপস এবং প্রায় পাঁচ লক্ষ অধিক বার ইনস্টল এটি হয়েছে এবং এটির সেপ্টেম্বর এর তিন তারিখ দু সালে আপডেটেড হয়েছে এবং আপনি যদি একটু স্কলিং করে উপরে চলে আসেন তাহলে অবশ্যই এটি ভালো রিভিউগুলো আপনার শোকে পড়বে এবং পাশাপাশি এটি রেটিং দেখতে পাচ্ছেন ফোর পয়েন্ট টু এই অ্যাপটিতে কাজ করতে হলে শুধুমাত্র আপনার একটি সুপার ফ্রি বিপিএন অ্যাড করতে হবে তার মানে সেটি কিভাবে করবেন সেটি আমি আপনাদের সাথে শেয়ার করব স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং এখান থেকে আপনি এক ডলার হলে খুব সহজেই পেমেন্টগুলো উইড্রো নিতে পারবেন পাশাপাশি যে কাজগুলো করবেন সেগুলো হচ্ছে ফ্রি ভিডিও দেখা ভিডিও দেখার পাশাপাশি সার্ভের কাজও রয়েছে সো এই অ্যাপসটিতে কাজ করতে হলে আপনার শুধুমাত্র একটি অ্যান্ড্রয়েড ফোন দরকার অথবা আপনি কম্পিউটারে কাজ করতে পারবেন এই অ্যাপটির নাম হচ্ছে bit euro rewards dot bit coins অর্থাৎ এক কথায় বিট ইউরো এটি সরাসরি আপনি ইনস্টল করে নেবেন গুগল প্লে স্টোর থেকে সো আমি স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখাবো আশা করি সাথেই থাকবেন কোনো রকম স্কিপ না করে ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো অনুরোধ জানাবো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন যাতে সবার আগে latest learning and earning related ভিডিওগুলো এখান থেকে পেয়ে যেতে পারেন এবং আমি ফিরছি একটু পরে সাথেই থাকুন রাইট প্রথমে আমি আমার কম্পিউটার স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি কিভাবে কম্পিউটার কাজ করবে সেটি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে একটি লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করার পরে আপনি সরাসরি ইন্টারপ্রাইজে চলে আসবেন ইন্টারপ্রাইজে আসার পরে প্রথমত আপনি এখানে দেখতে পাচ্ছেন আর্ন রিওয়ার্ডস অ্যান্ড বিটকয়েন্স এখানে আমি আপনাদের সাথে একটু জিনিস শেয়ার করছি সেটি হচ্ছে যে সরাসরি এই ওয়েবসাইটের মধ্যে আসার পরে আপনি অ্যাকাউন্ট করার বিনিময়ে তার মানে সাইন আপ বোনাস পাচ্ছেন একশো পয়েন্ট এবং পাশাপাশি একটি ইনভাইট কোড দেওয়া থাকবে সেই ইনভাইট কোড ইউজ করে আপনি অতিরিক্ত পঞ্চাশ পয়েন্ট এখান থেকে ফ্রি পাবেন তার মানে টোটাল দেড়শো পয়েন্ট অ্যাকাউন্টটা কমপ্লিট করার এগেনস্টে আপনি পেয়ে যাবেন সো এখানে যে অপশনগুলো সেগুলো একটু বোঝার চেষ্টা করি complete simple success on your mobile phone install apps আপনি আপনার মোবাইল ফোনে অ্যাপস ইনস্টল করে নিতে পারবেন কিভাবে করবেন একটু পরে দেখাচ্ছে এবং ভিডিও দেখতে পারবেন এবং সার্ভের কাজগুলো করতে পারবেন redeem earn points PayPal bitcoin Ethereum tokens এবং গিফট কার্ডের মাধ্যমে আপনি আপনার পয়েন্টগুলো রিডিম করে নিতে পারবেন সো আশা করি বুঝতে পেরেছেন সো অ্যাকাউন্ট করার জন্য আপনি সাইন ইনে ক্লিক করবেন সাইন ইনে ক্লিক করার পরে সরাসরি আপনার সামনে এই ধরনের ইন্টারফেস হবে যদি আপনি কম্পিউটার কাজ করতে চান সো আপনাকে আমি অনুরোধ জানাবো আপনি সরাসরি আপনার যে জিমেইল অ্যাকাউন্টে রয়েছে সেই জিমেইল অ্যাকাউন্টের সাথে কানেক্টেড করে দিবেন কানেক্টেড করে দেওয়ার সাথে সাথে আপনি এই ইন্টারফেসটি পাবেন আমার অ্যাকাউন্টটি তৈরি হয়ে গিয়েছে নতুন অ্যাকাউন্ট দ্যাটস ইট কিভাবে এখান থেকে কাজ করবেন সেটি এবার দেখাচ্ছি কম্পিউটারের মধ্যে প্রথমত আপনি এখানে আসার পরে যে ইন্টারফেসটি পাবেন এই ইন্টারফেসে এখানে তিনটি অপশন শো করছে show all offers reward shop my wallet এরপর উপরে দেখতে পাচ্ছেন হোম অফার্স শপ ওয়ালেট এরপর রেফার আদার্স সো আমি যদি শপে ক্লিক করি শপে ক্লিক করার পরে পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার পেমেন্টগুলো রিওয়ার্ড বিটকয়েনগুলো নিতে পারবেন বিটকয়েন নিতে পারবেন পয়েন্টগুলো এরপরে পেপারও নিতে পারবেন অথবা অ্যামাজন গিফট কার্ডে নিতে পারবেন অথবা গুগল প্লে গিফট কার্ডে নিতে পারবেন অথবা স্টারবাক্স গিফট কার্ডে নিতে পারবেন অথবা টার্গেট গিফট কার্ডে আপনি নিতে পারবেন পয়েন্টগুলো সো স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত বাকি জিনিসগুলো দেখবেন অফারেস অফারসে ক্লিক করছি অফারসে ক্লিক করার পরে এখানে কিছু অফারস রয়েছে আপনি এই অফারগুলো ইউজ করতে পারেন সো আশা করি বুঝতে পেরেছেন এই কাজগুলো আপনি খুব সহজেই করে নিতে পারবেন এবার ওয়ালেটের মধ্যে ক্লিক করলে আপনি আপনার বিস্তারিত জিনিসগুলো পেয়ে যাবেন এবার হোমে আমি ক্লিক করছি হোমে ক্লিক করার পরে এখানে আবার পূর্বের পেজের মধ্যে চলে এসছে সো প্রথমত আপনাকে মনে রাখতে হবে অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনি যদি কম্পিউটার কাজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে একটি ফ্রি বিপিএন ইউজ করতে হবে ফ্রি বিপিএন ইউজ করার পরে আপনি এখানে অনায়াসে কাজ করতে পারেন আর আপনি যদি মোবাইলে কাজ করতে চান তাহলে তাও একই সিস্টেমে করতে হবে এবার কিভাবে মোবাইলে কাজ করবেন সেটি আমি দেখাচ্ছি সো সরাসরি আমি আমার মোবাইলটিকে আমার কম্পিউটারের সাথে কানেক্টেড করে নিয়েছি আশা করি সেটি যদি না পারেন আমার চ্যানেলের মধ্যে একটি ভিডিও দেওয়া রয়েছে কিভাবে মোবাইলের সাথে কম্পিউটারকে কানেক্টেড করতে হয় সেটি সো প্রথমত আপনি যদি বিট ইউরো অ্যাপসটি ইনস্টল করতে না পারেন আমি আপনাদের সাথে শেয়ার করছি সরাসরি গুগল প্লে স্টোরে চলে যাবেন গুগল প্লে স্টোরে যাওয়ার পরে আপনি এই ধরনের ইন্টারফেস পাবেন এই ইন্টারফেসে আসার পরে প্রথমত লিখবেন সার্চ বক্সে মধ্যে এখানে যে সার্চ বক্স দেখতে পাচ্ছেন সেখানে বিট ইউরো লিখলে আপনার সামনে এই ধরনের ইন্টারফেস উপস্থিত হবে ইনস্টল একটি লেখা পাবেন সেই ইনস্টল লেখার পরে ক্লিক করলে আপনি ওপেনে ওপেন পাবেন ওপেনে ক্লিক করার পরে আপনি যে ইন্টারফেসটি পাবেন সেই ইন্টারফেসটি হচ্ছে এটি তার মানে আপনি এখানে অ্যালাউ দিয়ে দিবেন অ্যালাউ দেওয়ার পরে আপনি যদি সরাসরি অ্যাকাউন্ট তৈরি করতে চান ফেসবুকে তাও পারবেন অর্থাৎ ফেসবুক যদি লগ ইন অবস্থায় থাকে তাহলে আপনি ফেসবুকে কানেক্টেড করবেন তবে আপনাকে আমি অনুরোধ করব জিমেলের মাধ্যমে আপনি অ্যাকাউন্টটা তৈরি করে নেবেন সো আমি জিমেলে ক্লিক করছি জিমেলে ক্লিক করার পরে সরাসরি আমার সামনে নেক্সট যে ইন্টারফেসটি সেই ইন্টারফেসটি উপস্থিত হওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে অনেক সময় আপনার একটু সময় নেবে জাস্ট আপনার একটু সময় দিতে হবে এই অ্যাপসটি একটি ট্রাস্টেড অ্যাপস এবং অনেকদিন ধরে মার্কেটে রয়েছে সো আপনি এখানে অনায়াসে কাজ করতে পারবেন খুব সহজেই এআরসিতে আসার পরে অর্থাৎ আমি অ্যাকাউন্ট তৈরি করে ফেলেছি টোটাল আমি দেড়শো পয়েন্ট কিন্তু আমি অলরেডি পেয়ে গিয়েছি আমি কিছুক্ষণ আগে বলেছি যে এখানে আপনি টোটাল সাইন আপ বোনাস একশো এবং আমি একটি কোড ইউজ করেছি সেই কোডটি ইউজ করার এগেনস্টে পঞ্চাশ পয়েন্ট পেয়েছি সুতরাং আপনি পয়েন্টগুলো পেয়ে যাবেন এবার কি কি অপশন আপনি এখানে কাজ করতে পারবেন প্রথমত এখানে দেখতে পাচ্ছেন টাক্স অ্যাডস এরপর সার্ভের কাজ এরপর সার্ভে পিএল রয়েছে এবং সার্ভের কতগুলো অপশন রয়েছে সার্ভের কাজগুলো কিভাবে করবেন সেটি আমি স্টেপ বাই স্টেপ আমি আপনাদের সাথে শেয়ার করব এবার কিভাবে কাজ করবেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি প্রথমত আপনাকে যে কাজটি করতে হবে একটি সুপার ফ্রি ভিপিএন ইউজ করতে হবে সো আপনি গুগল প্লে স্টোরে যাবেন আমি দেখাচ্ছি গুগল প্লে স্টোরে যাওয়ার পরে সুপার ভিপিএন কিভাবে ইনস্টল করে নেবেন সেটি আমি দেখাচ্ছি সুপার ভিপিএন লিখে যখন আপনি সার্চ দিবেন গুগল প্লে স্টোরের মধ্যে তখন আপনার সামনে যে ইন্টারফেসটি উপস্থিত হবে সেই ইন্টারফেসটি হচ্ছে এই যে সুপার ভিপিএন সুপার ভিপিএন আমি সার্চ দিয়েছি সার্চ দেওয়ার পরে এখানে ইনস্টল লেখা চলে আসবে আপনি যদি নতুন ইনস্টল করতে চান আর যদি আগে ইনস্টল করা থাকে তাহলে ওপেন চলে আসবে তো আমি ওপেনে ক্লিক করছি ওপেনে ক্লিক করার পরে আমি সরাসরি সুপার ভিপিএনটা কানেক্টেড করে নিব তার মানে অনেকগুলো ভিডিও পেতে চাইলে অবশ্যই আপনাকে ইউএসএ বেসড সুপার ভিপিএনটা কানেক্টেড করে নিতে হবে দ্যাটস ইট এতটুকুই অর্থাৎ এই কাজটুকু আপনি অনায়াসেই করতে পারবেন অলরাইট দেখতে পেলেন আমি সুপার বিপিএনটা ইনস্টল করে নিয়েছি ইনস্টল করার এগেনস্টে এই ধরনের ইন্টারভিউ চলে আসবে এই যে এখানে এখানে একটি আইকন দেখতে পাচ্ছেন এই আইকনের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে ইউএস সিলেক্ট করে দিতে হবে এই যে ইউএস আপনি সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পরে আপনার সামনে এই ধরনের ইন্টারফেস উপস্থিত হবে এরপরে আপনি কানেক্টেড হয়ে যাবেন খুব সহজে তার মানে সুপার ভিপিএন আপনি চালু করেছেন একটি অ্যাড আসতে পারে সেই অ্যাডটি আপনি কেটে দিবেন জাস্ট দুই সেকেন্ড বা পাঁচ সেকেন্ডের মতো এটা আমি কেটে দিচ্ছি এটি কেটে দেওয়ার পরে এই যে কন্টিনিউ বাটনে আপনাকে ক্লিক করতে হবে কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে আপনি কানেক্টে ক্লিক করবেন কানেক্টে ক্লিক করার পরে আপনি সরাসরি সুপার টা কানেক্ট করে নিলেন দ্যাটস ইট এরপরে একটি অ্যাপস এর অ্যাড চলে আসবে সেটি অবশ্যই আপনি কেটে দিবেন কেটে দেওয়ার পরে আপনি পুরোপুরি সুপার টা কানেক্টেড করে নিলেন এবার কিভাবে কাজ করতে হয় সেটি আমি দেখাবো রাইট সুপার টা কানেক্টেড করে নিয়েছি এরপর আমি এবার দেখাবো মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটিতে আপনি কিভাবে কাজ করতে পারবেন এবং কিভাবে পয়েন্টগুলো আর্নিং করবেন সেই কাজগুলো এবং ভিডিও এর শেষে আমি দেখিয়ে দিব কিভাবে এখান থেকে উইথড্র নেবেন সেই প্রসেস গুলো সো এখানে নিচে দেখতে পাচ্ছেন কতগুলো অপশন সার্ভিস ট্যাক্সেস প্লে তারপর পপুলার এই যে ট্যাক্স যেটি দেখতে পাচ্ছেন সেই ট্যাক্সের মধ্যে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার এগেনস্টে আপনার সামনে এখানে এই ইন্টারফেসটি উপস্থিত হবে এইটার পেজে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি অপশন অ্যাপস দেখতে পাচ্ছেন তারপর ভিডিওস এসি e দেখতে পাচ্ছেন তারপর অ্যাপ দেখতে পাচ্ছেন অ্যাপস এওয়াই দেখতে পাচ্ছেন টাক্সাস টিয়া দেখতে পাচ্ছেন সো আমার উদ্দেশ্য হচ্ছে প্রথমত আপনাকে আমি কিভাবে এখান থেকে ভিডিও দেখে আর্নিং করতে হয় সেটি দেখাবো সো ভিডিও ভিডিওস এসি যেটি দেওয়া আছে সেটিতে আপনি সিম্পলি ট্যাপ করবেন সিম্পলি ট্যাপ করার এগেনস্টে আপনার সামনে এই ধরনের একটি ইন্টারফেস উপস্থিত এই ইন্টারফেসটি উপস্থিত হওয়ার পরে আপনি এই ভিডিওটি সম্পূর্ণ করবেন যতক্ষণ শেষ না হবে এখানে একটি সেকেন্ড কাউন্ট হচ্ছে চোদ্দ সেকেন্ড বারো সেকেন্ড তেরো সেকেন্ড এরপরে আপনি সেটি পুরোপুরি শেষ করবেন শেষ করার পরে সরাসরি আপনার সামনে এ ধরনের ইন্টারফেস উপস্থিত হবে সরাসরি আপনার সামনে একটি অ্যাপ চলে আসবে তার মানে গুগল প্লে স্টোরে নিয়ে আসবে গুগল প্লে স্টোরে নিয়ে আসার পরে আপনি সেটি জাস্ট ব্যাক স্পেস যেটি যে ব্যাক ব্যাকে চলে যাবেন তার মানে আপনি ইনস্টল করে নিলেও নিতে পারেন অথবা নাও নিতে পারেন সেটি আপনার ব্যাপার সো এবার আমি সেভ করছি যে আমি যে আর্নিংটুকু করেছি সেই আর্নিংটুকু আমার অ্যাড হয়েছে কিনা তার মানে আমি একটি ভিডিও দেখার এগেনস্টে আমার অ্যাড হয়েছে কিনা এই যে দেখতে পাচ্ছেন পাচ্ছেন আমার থ্রি পয়েন্ট কিন্তু অ্যাড হয়ে গিয়েছে তার মানে একশো তিপ্পান্ন পয়েন্ট আমার অ্যাড হয়ে গিয়েছে দ্যাটস ইট আশা করি বুঝতে পেরেছেন যে এখান থেকে যদি আপনি ভিডিও দেখে আর্নিং জেনারেট করতে চান তাহলে অবশ্যই আপনাকে টাক্সে ক্লিক করতে হবে টাক্সে যদি আপনি ক্লিক করেন আনলিমিটেড ভিডিও এখান থেকে দেখে দেখে আপনি আর্নিং গুলো করতে পারবেন সো এখানে বড় রাখা ভালো টোটাল যদি আপনি এক হাজার পয়েন্ট কালেকশন করেন এভাবে ভিডিও দেখে দেখে তাহলে অবশ্যই আপনি সেটি উইথড্র করে নিতে পারবেন এক হাজার point equal to one dollar এবং সেটি বিটকয়েনে আপনি উইথড্র নিতে পারবেন আর এটি কত বড় রাখা ভালো যদি আপনি এখানে পর্যায়ক্রমে কাজ করেন তাহলে যদি সর্বোচ্চ পাঁচ ডলার পর্যন্ত উইথড্র করে নিতে পারেন তাহলে পাঁচ ডলার এর জন্য ফিফটি সেন্ট বোনাস তাদের কাছ থেকে আপনি অনায়াসেই পেয়ে যাবেন আশা করি বুঝতে পেরেছেন কিভাবে এখান থেকে ভিডিও দেখে আর্নিং জেনারেট করতে হয় এবার আমি নেক্সট যে অপশনগুলো সেটি একটু আলোচনা করছি এখানে অনেকগুলো কাজে অফার রয়েছে আপনি কাজ করে করে এবং সার্ভে করে করেও কিন্তু আর্নিং জেনারেট করতে পারবেন অনায়াসে যে টাক্সেস যেগুলো দেখতে পাচ্ছেন টাক্সেস টিআর তারপর টাক্সেস এজি টাক্সেস এইচজি এগুলো কিন্তু সার্ভের কাজ এই কাজগুলো করে করে পয়েন্টগুলো কালেকশন করে নিতে পারবেন এবং পাশাপাশি আরো বলে রাখা ভালো যে এখানে যে অ্যাপস গুলো অ্যাপস দুটো দেখতে পাচ্ছেন সেই অ্যাপস এ ক্লিক করার এগেনস্টে আপনি অ্যাপস ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পরে দুই থেকে তিন দিন রেখে দেবেন এর এগেনস্টে আপনি পয়েন্ট গুলো পেয়ে যাবেন আরেকটি কথা বলে রাখা ভালো সেটি হচ্ছে যে আপনি অনায়াসেই এখান থেকে পেমেন্ট গুলো পেয়ে যাবেন কেননা চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু তারা পেমেন্টটা দিয়ে দেয় সো পেমেন্ট নিতে হলে আপনি এখানে যে থ্রি ডট মেনু দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনুতে আপনাকে ক্লিক করতে হবে থ্রি ডট মেনুতে আপনি ক্লিক করার পরে সরাসরি আপনাকে শপে ক্লিক করতে হবে শপে ক্লিক করার পরে আপনার সামনে এই ধরনের ইন্টারফেস উপস্থিত হবে এই ইন্টারফেসে আসার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে বিটকয়েনের একটি অপশন এরপরে পেপ্যালের একটি অপশন এরপরে অ্যামাজন গিফট কার্ডের একটি অপশন এরপরে গুগল প্লে স্টোরে গিফট কার্ডের একটি অপশন এরপরে দেখতে পাচ্ছেন স্টার বাক্স কার্ড এর জন্য একটি অপশন তার মানে এখানে ডলারগুলো কিন্তু অলরেডি সেট করা রয়েছে আপনি যদি টার্গেট গিফট কার্ডের মধ্যে উঠাতে চান তাহলে টেন ডলার এখান থেকে অবশ্যই আর্নিং করতে হবে তারপরে স্টার বাক্সে টেন ডলার এরপরে রয়েছে Google Play Store gift card সেটি টেন ডলার এরপরে Amazon gift card twenty dollar এবং পাশাপাশি সবচেয়ে সহজ হচ্ছে পেইপলে এবং আপনার বিটকয়েনের মধ্যে সো বিটকয়েনের মাধ্যমে আপনি কিভাবে উইড্রোটি নেবেন সেটি আমি এবার শেয়ার করব এখানে লেখা রয়েছে অ্যাভেলেবল ইন অল কান্ট্রিজ আর বিটকয়েন লিগাল যেখানে বিটকয়েন লিগাল রয়েছে সেটি আপনি এখানে অ্যাড করবেন সো অ্যাড করার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে লেখাটিতে এখানে দেওয়া রয়েছে ওয়ান ডলার ইকুয়াল টু এক হাজার পয়েন্ট তার মানে এক হাজার পয়েন্ট আপনি যদি এখান থেকে কালেকশন করেন তার মানে আর্নিং করেন সেটি আপনি অবশ্যই ক্লেম করতে পারেন সো এবার আমি দেখাচ্ছি কম্পিউটারের মধ্যে বিটকয়েনের অ্যাড্রেসটা কিভাবে নেবেন আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি আপনাদের যদি বিটকয়েন অ্যাড্রেস না থেকে থাকে তাহলে অবশ্যই আপনি কয়েন বেসের মধ্যে একটা অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করার পরে আপনি সরাসরি এই যে বিটকয়েন দেখতে পাচ্ছেন এই বিটকয়েনের মধ্যে ক্লিক করবেন বিটকয়েনের মধ্যে ক্লিক করার পরে ওয়ালেটে ক্লিক করবেন ওয়ালেটে ক্লিক করার পরে এই যে রিসিভে ক্লিক করবেন রিসিভে ক্লিক করার পরে আপনি এখানে যে অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন সেটি কপি করবেন কপি করার পর সরাসরি আপনি আবার মোবাইলের মধ্যে চলে আসবেন মোবাইলের মধ্যে আসার পরে আপনি অনায়াসে সেই বিটকয়েনের যে অ্যাড্রেসটি সেই বিটকয়েনের অ্যাড্রেসটি অবশ্যই এখানে যখন পেস্ট করে দিবেন তখন সেটি অ্যাড হয়ে যাবে তার মানে এই যে এখানে যে লেখাটি দেখতে পাচ্ছেন এই যে এই লেখাটিতে আপনি ক্লিক করার পরে আপনি আপনার বিটকয়েন অ্যাড্রেসটি অ্যাড করে নিতে পারবেন দ্যাটস ইট অ্যাড করার পরে আপনি এক ডলার এখান থেকে উইথড্র করে নিতে পারবেন আমি আশা করি পরবর্তী ভিডিও দেখিয়ে দিব যে কিভাবে এখান থেকে উইথড্রটা নিতে হয় এবং এক ডলার কিভাবে পেতে পারেন সেটি সো সেই ভিডিওটি মিস করতে চাইলে অবশ্যই বেশি বেশি লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন এখনো যদি সাবস্ক্রাইব করে না থাকেন এবং বেশি বেশি শেয়ার দিন এই কারণে যাতে সবাই উপকৃত হতে পারে এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন ওয়ালেট ফ্রেন্ডস ইনভাইট ফ্রেন্ডস আপনি রেফার করে করে কিন্তু আপনি এখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন অনায়াসে তো আমি ওয়ালেটে ক্লিক করছি ওয়ালেটে ক্লিক করার পরে যে ইন্টারফেসটি উপস্থিত হবে সেই ইন্টারফেসটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি টোটাল একশো তিপ্পান্ন পয়েন্ট কালেকশন করেছি এবং আমার টোটাল পয়েন্টগুলো কিন্তু এখানে অ্যাড হবে সো আপনাকে আমি একটি কথা শুরু থেকেই বলেছিলাম যে আপনি সাইন আপ করার এগেনস্টে অবশ্যই এখান থেকে একশো পয়েন্ট পাবেন এবং আমার এখানে যে ইউজার আইডিটি আপনি দেখতে পাচ্ছেন সেই ইউজার আইডিটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং সেই ইউজার আইডিটি আপনি ইউজ করে এখান থেকে অতিরিক্ত আপনি পঞ্চাশ পয়েন্ট আর্নিং করতে পারবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে যে ইনভাইট কোডটি দেওয়া থাকবে সেই ইনভাইট কোডটি আপনি যদি ইউজ করতে চান তার মানে সাত ডিজিটের ইনভাইট কোডটি ইউজ করতে চান তাহলে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন এবং এখানে যে ইনভাইট ফ্রেন্ডস যেটি দেখতে পাচ্ছেন সেই অপশনে ক্লিক করবেন অপশনে ক্লিক করার পরে এখানে যে বক্সটি দেখতে পাচ্ছেন এই বক্সের মধ্যে আপনি আমার কুর্তি বসিয়ে দিতে পারবেন এবং এই কোডটি বসার এগেনস্টে আপনি সরাসরি এখান থেকে এক্সট্রা ফিফটি পয়েন্ট অবশ্যই আপনি আপনার অ্যাকাউন্টে যোগ করে ফেলতে পারবেন দ্যাটস ইট এটি হচ্ছে ফ্রি আপনার জন্য বোনাস অবশ্যই অনুরোধ থাকবে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে যে কুর্তি দেওয়া আছে সেই কুর্তি ইউজ করার আশা করি ভালো লেগেছে ভিডিওটি সো এখানে বন্ধুদেরকে ইনভাইট করার জন্য আপনি আপনার অ্যাকাউন্টের মধ্যে যাওয়ার পরে ইনভাইট ফ্রেন্ডস এর মধ্যে যাওয়ার পরে তার এই লিঙ্কটি শেয়ার করে দিবেন বিভিন্ন ধরনের ফেসবুক গ্রুপে সোশ্যাল মিডিয়াতে অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে অথবা টেলিগ্রাম চ্যানেলের মধ্যে দ্যাটস ইট আশা করি ভিডিওটি ভালো লেগেছে পরবর্তী ভিডিও মিস না করতে চাইলে আমি আবারও অনুরোধ জানাবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন পাশাপাশি বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন যাতে সবার আগে latest learning and earning related ভিডিওগুলো পেয়ে যেতে পারেন আর ফ্রিল্যান্সিং বিষয়ক যদি ভিডিও পেতে চান তাহলে অবশ্যই প্লেলিস্টে ক্লিক করবেন প্লেলিস্টে ক্লিক করে আপনি আপনার কাঙ্ক্ষিত যে ভিডিওটি বিভিন্ন চ্যানেলে খুঁজে পাননি সেই ভিডিওটি আপনি এখানে আশা করি পেয়ে যাবেন এবং কেননা এই চ্যানেলের মধ্যে প্রায় সাতশো প্লাস ভিডিও দেওয়া রয়েছে আশা করি আপনি যে কোনো একটি ভিডিও দেখে নিজের লাইফস্টাইলকে চেঞ্জ করে নিতে পারবেন স্টেপ বাই স্টেপ তো আজকের ভিডিওটি আশা করি ভালো লেগেছে এখানে দেওয়া রয়েছে যে সাতশো বিয়াল্লিশটি ভিডিও অলরেডি দেওয়া রয়েছে আশা করি যে কোনো ভিডিও আপনার ভালো লাগবে সো ভিডিওটি কেমন লাগলে লাগলো তা জানাবেন কমেন্ট বক্সে আপনার মূল্যবান কমেন্টের প্রতিক্রিয়া রইলাম ভালো থাকুন সুস্থ থাকুন সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকুন I'll catch you guys in my next video till then take care